আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি ভালো লাগে তাহলে লাইক ফলো সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্য রাজনৈতিক ইস্যুতে কথা বললে ভালো লাগা ভালোবাসার মধ্যে মাঝে মাঝে নানান ধরনের শব্দ আপনারা ব্যবহার করেন মাসাল্লাহ সুন্দর করতে থাকেন তো যাই হোক বিএনপির আপনারা জানেন যে দশই ডিসেম্বরকে কেন্দ্র করে সেই প্রোগ্রামে সাতজন সংসদ সদস্য যারা ছিলেন সকলেই পদত্যাগ করেছেন যদিও এমপি হারুন সাহেবেরটা হয়তো দু একদিনের ভিতরে আমরা শুনতে পাবো তো এর মাঝখানেই এই পদত্যাগকে যেই উদ্দেশ্য করে আসলে করা হয়েছিল একটা টার্গেট ছিল তো সেই উদ্দেশ্যের মধ্যে অনেকটাই পানি ঢেলে দিয়েছে জাতীয় পার্টি এই বিএনপির সমাবেশের আগে আপনি দেখেন জাতীয় পার্টির দুই নেতা এই মুহূর্তে দেবরভাবের যুদ্ধ যেটা ছিল রওশন এরশাদ এমনকি জি এম কাদের সাহেব খুব কড়া ভাষায় সরকারের অনেক সমালোচনা করছিলেন বলেছিলেন যে আওয়ামী লীগের সাথে এবার নির্বাচনে যাবেন না সারা বাংলাদেশে তারা তিনশো আসনে নিজেরাই পার্টি দিবেন এই কথাগুলো আসলে কেন বলেছেন এটা দিন শেষে পরিষ্কার হয়ে গেছে এখন আগামী নির্বাচনে বিএনপি যদি না যায় তত্ত্বাবধায়ক সরকার যদি না আসে তাহলে এই পদত্যাগ আসলে বিফলে গেল তত্ত্বাবধায়ক সরকার আসবে না এমনটাই আভাস আর পাশাপাশি আজকে প্রধানমন্ত্রীর সাথে কি বলা হয় যে জাতীয় পার্টির এই দুই নেতা রওশন আসাদ এবং জি এম খাদের দেখা করে যেসব কথা বলেছেন আর প্রধানমন্ত্রী যেই কথা বলেছেন সেখানে হয়তোবা বিএনপির অর্জনের জায়গাটা শূন্য হয়ে যাচ্ছে দর্শক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির দুই শীর্ষ নেতা এই দুই নেতার একজন হলেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং অন্যজন বিরোধীদলীয় উপনেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আর মঙ্গলবার দুপুরে গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে তো কেন এই সাক্ষাৎ সেই সম্পর্কে আপনার জানতে চাওয়া হয়েছিল রশন আসাদের কাছে তিনি বলছেন যে দীর্ঘদিন তিনি দেশের বাইরে চিকিৎসা ছিলেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন শারীরিক খোঁজখবর কুশল বিনিময় এছাড়াও আপনার সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক এবং ইতিবাচক ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রী ওনাকে পরামর্শ দিয়েছেন আর তিনিও বলছেন বর্তমান সংকট মোকাবেলায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে জাতীয় পার্টি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন এছাড়াও তিনি বলছেন জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর জাতীয় পার্টি এই লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসাবে সংসদ এবং সংসদের বাহিরে গঠনমূলক এবং কার্যকরী ভূমিকা পালন করবে জাতীয় পার্টির নেতারা আরও বলছেন যে স্বাধীন বাংলাদেশে আজ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক ঘাত প্রতিঘাতের পর একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে যার সুফল বাংলাদেশের জনগণ ভোগ করেছেন এবং দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে কথা বলার পরেই ওনাদের মুখের ভাষা অনেকটাই বদলাই গেছে এতদিন যাবৎ জি এম কাদের সাহেব রসনা সাথের কথা বাদী তাদের যে সমালোচনার স্টেজ ছিল সেটা কিন্তু আজকে দেখেন সম্মেলন করে এসে বদলে গেছে আর মাননীয় প্রধানমন্ত্রীও এই সম্মেলন সম্পর্কে তিনি কোনো ডাইরেক্ট বক্তব্য দেননি বাট ওনার যতটুকু বক্তব্যের আলোচনা উঠে এসেছে যে আগামী নির্বাচনে আপনার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে না পাশাপাশি নির্বাচন নির্বাচনের গতিতে হবে নির্বাচন কমিশন ওইভাবেই করবে আর এখানে প্রধান বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি এই মুহূর্তে সংসদকে লিড করছে আর জাতীয় পার্টির নেতারাও আশ্বস্ত করেছে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে তো আজকের দিন পর্যন্ত আমরা যদি দেখি বিএনপির অবস্থানটা বিএনপির যারা পদত্যাগ করেছেন বললাম না যে সব কিছুর পেছনে একটা রিজন থাকে তো মূল যে ফোকাসটা ছিল যে এই সংসদকে অকার্যকর করা অথবা ধরেন আগামীতে নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আনা এটি ছিল ফোকাস টার্গেটেড অপরদিকে আরও যে ছোটোখাটো কিছু টার্গেট ছিল সব কিছু এই মুহূর্তে অনেকটাই যেন ঝাপসা হয়ে গেল কারণ তাদের এই পদত্যাগকে আওয়ামী লীগ বা বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে ওইটাকে খুব সিরিয়াসলি আসলে নেওয়া হয়নি আর বারবার এখানে জাতীয় পার্টির নামটা উঠে এসেছে তো জাতীয় পার্টিকেও আমি দেখেছিলাম যে দশই ডিসেম্বরের সভাতে রুমিন ফারহানা কিন্তু আহ্বান জানিয়েছিলেন তবে জাতীয় পার্টি কখনোই এই ধরনের কাজে যাবে না তারা তাদের মতন করে কৌশল করে রাজনীতি করবে আর জাতীয় পার্টি যদি ধরেন কোনো কারণে আওয়ামী লীগের কাছ থেকে ছুটে যায় একটা রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির আসলে কোনো ধরনের ভ্যালু থাকবে না যদিও আমরা জানি যে বাংলাদেশের প্রধান বৃহত্তম বিরোধী রাজনৈতিক সত্যি হচ্ছে বিএনপি কিন্তু কার্যত সংসদে হয়তো আমরা এবার দেখতে পাবো আগামীতে আমি খুব আশ্চর্য হব না যে জাতীয় পার্টি ধরেন তিনশো আসনেই বা কাছাকাছি লেভেলে তারা তাদের মানে ক্যান্ডিডেট দ্বারা করাই দিচ্ছে আর সেখান থেকে হয়তো দেখা যাবে যে বিশ পঞ্চাশটা সিটে তারা পাশ কইরা আরও শক্তভাবে জাতীয় পার্টি হিসাবে হয়তো সংসদে চলে আসবে তো সকল কিছু মিলিয়ে বিএনপির এই আত্মদান কোথাও না কোথাও রাইট নাও এটার রেজাল্ট জিরো হয়ে গেল তবে নিশ্চয়ই বিএনপি তাদের মতো করে রাজনীতি গোছাচ্ছেন হয়তো পেছনে পরিকল্পনা আছে বাট সব কিছু মিলিয়ে মনে হয় না আর খুব বেশি দূর হয়তো সুবিধা করার সুযোগ আছে যতটুকু সংসদে থাকলে কম বেশি হয়তো তাদের কথাগুলো মানুষ শুনত বা বিএনপির অন্তরের কথাগুলো সংসদে বসে প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে ওনার সামনে দাঁড়াইয়া বলার সুযোগ হয়তো সেই জিনিসটা অনেকটাই পেছনে চলে গেল তারপরে বিএনপি অবশ্যই একটা পরিপক্ক রাজনৈতিক দল তারা তাদের মতন করে সিদ্ধান্ত নিচ্ছে আমরা চাই বাংলাদেশে আওয়ামী আওয়ামী লীগ করুক বিএনপি করুক যে যে দলই করুক একটা শক্তিশালী গণতন্ত্র একটা সুষ্ঠু নির্বাচন আর নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ম্যান্ডেট করে ক্ষমতায় আসবে রাষ্ট্র পরিচালনা করবে বাংলাদেশে এগিয়ে যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম